ไปบิดิแค่เล

কথা হ্যাঁ। সামনে রমজান আইতাছে হ্যাঁ। আইতাছে আইলেই দেখবা থাকতে গেলাম সামনে ভালো মতো থাকবো এক মাস না খেয়ে থাকতে হইব ঠিক আছে এবার আমি গেলাম গা ভালো থাকবো চলো রমজান বলে এবার ইচ্ছে কোন দিয়া রমজান আগে খুঁজাল মাছ ধরে কি কুয়ে গেল সামনে রমজান বলে বানিয়েছে রমজানকে খুঁজে দিল আজকে করে দিয়ে মাছ পাঠাম একটা বিড়ি খেয়াল ওই রইলে এমন তো রমজানি আইলো না কোন সময় যাইবো আর পায়ে আইলো আজকে বাটন আচ্ছা, দিয়ে দিম আজকে আমি রমজান আও নামটা কি করবা হ্যাঁ? নাম কি নামটা কি করবা নাম হ্যাঁ, শুনবা না না যা সর

চাষা বেচতে যাবেন সি তিরিশ চাষা বেচতে আসে কি না নাম কি কি হয়েছে নাম দেখি করবেন নাম কি কম নাম নাম বাবা রে কম নাম কি কম নামকো মই নামি কক কক দিম কক না কোন নাম কি তোর নাম কি বনা কোন নাম কো মই না নাম নাম একটা নাম কি কক কোন নাম কি আমার নাম তো রমজান ভাই আই হাই রাম তোরে তো গুজন হইছি তোর এমন একটা ভাষা না খেলাম তোর এসে বারাম মারাম রে ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা Daisy! Olá, né, fica de Olá! Olha o Naga, Naga na basquete! Olá! Já barra no... Olá! Olá! Olá, Olá! Uma puxada da esteira, uma puxada, como desse, pega até na televisão. Thank you.

আমার বাইস্তারে বলে মারে ওই লাঠি মুঠি নিয়ে আসতো দেখি হ্যাঁ আমার বাইস্তারে মারে আমার বাইস্তারে কেরা মারতেছে আও দেখি আচ্ছা, আমি আমার মানুষ আমার বাইস্তারে বলে মারতেছে আও দেখি আমার বাইস্তারে মারে আও দেখি আমার বাইস্তারে মারে আরে আমার ব্যস্ত আও দেখি রোজ আও দেখি আর বুকে পাঠা আও দেখি আপনি মারে

এই বুকারে কইছি যে সামনে রমজান আইতাছে 30 দিন না খেয়ে থাকতে হবে আমি কি ভুল কইছি আর হ্যাঁ আমার ধরে আরে তোমারে কইছি কি সামনে মাহে রমজান আইতাছে রোজার মাস রোজার মাস ও আপনি বুঝে করবেন না বুঝে তুমি আনতা আমার ব্যস্তারে আমি রমজান হ্যাঁ এইটাই রমজান হ্যাঁ কি কম আর কসে কি করন যায় কি করা যায় মানুষ আরাম কি কম করে আপনি হ্যাঁ। আমার মানুষ আরাম করে আরাম বিচার করে আমার বাস্তারে মেয়েরা টানা টানা করছে আপনি মগন গা আজকে খাওয়া লামু আরে সে মাপ চাও হেই আর চাও হেই হেই আপনি সাহস তো কম না মানে মাপ তো সবাই তার মাপ তো মুখ কথা কল হেই হেই সামনে করা দেখো মাপ চাও মাপ চাও কি শিখরে মাপ চাও মাপ চাও রিকা মারুম না তোমার শুরু করে মাত্র সাপ ঠিক আছে আমার সিনেমা না মাফ করেন যাবো না হ্যাঁ, হ্যাঁ, ভবিষ্যতে এরকম জানি থাকে আর মাপ চাইছে যাই হোক মাফ মানে করে দিলাম করো না আমার মতো কেউ ভুল করেন না না